ফরমেশন অফ সেন্টেন্স পূর্বে আমরা দেখিয়াছি কয়েকটি লেটার একত্রে মিলিয়া একটি অর্থ প্রকাশ করিলে উহাকে ওয়ার্ড বা শব্দ বলা হয় এইরূপ কয়েকটি ওয়ার্ড একত্র মিলিয়া একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিলে উহাকে সেন্টেন্স বা বাক্য বলে যথা হরিপ্লেস বয় রিড এখানে হরি ও প্লেস এই দুইটি ওয়ার্ড একত্রে হরি খেলা করে এই সম্পূর্ণ অর্থটি প্রকাশ করিতেছে এবং বয় ও রিড এই দুইটি ওয়ার্ড একত্রে বালকেরা পড়ে এই সম্পূর্ণ অর্থটি প্রকাশ করে a sentence is a union of words it tells us something about a person place of thing and makes a complete sentence এর সম্পূর্ণ অর্থ একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ না করিলে কেবলমাত্র কতকগুলি শব্দ মিলিত হইলেই উহাকে সেন্টেন্স বলা যায় না যেমন রাম বয় স্থলে ইহার কোনো সম্পূর্ণ অর্থ হয় না কাজে ইহাকে সেন্টেন্স বলা যায় না সেন্টেন্স এর মধ্যে শব্দগুলি সাজাইয়া বসাইবার জন্য কতকগুলি নিয়ম আছে এই সকল নিয়মের কথা ক্রমে ক্রমে বলা হইবে তবে সেন্টেন্স সম্বন্ধে মোটামুটি কয়েকটি কথা এখানে বলিয়া রাখা হইল প্রত্যেক সেন্টেন্স এর মধ্যে দুইটি অংশ থাকে একটিকে সাবজেক্ট এবং অন্যটি প্রেডিকেট বাক্যে যে ব্যক্তি বস্তু বা স্থানের সম্বন্ধে কিছু বলা হয় উহাকে সাবজেক্ট বলে সাবজেক্ট সম্বন্ধে যাহা কিছু বলা হয় উহাকে প্রেডিকেট বলে The person or thing we speak of in the sentence is called the subject of the sentence. What we speak about the subject is called the predicate of the sentence. এখানে কয়েকটি সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটি অংশ ভাগ করিয়া দেখানো হইল এক হারি ফ্লাই সেকাইট এখানে সাবজেক্ট হরি দুই টিকাউ ইটস গ্রাস এখানে টিকাউ তিন উই প্লে অ্যাট ফুটবল এখানে ওই চার ট্রি ইজ ভেরি লার্জ এখানে থেট্রি পাঁচ a good boy learns his lessons এখানে এ গুড বয় এই পাঁচটির প্রেডিকেট এখানে দেখানো হলো এক ফ্লাই সে কাইট দুই ডট ইটস ক্লাস তিন প্লে অ্যাট ফুটবল চার dot I is very large পাঁচ লিরনস হিজ লেসন বন্ধুরা আগে আরো দেখতে থাকুন এখানে কয়েকটি ইংরেজি শব্দের অর্থ দেওয়া আছে শিখে নিন স্পোকেন ইংলিশ পর্ব এক sentence for pronouns who's coming কে আসছে what is the menu for dinner রাতে কি রান্না হয়েছে হোয়ার উই উইল মিট আমরা কোথায় দেখা করব ইমোর আই লাভ ইউ আমি যত বেশি ভালোবাসি তোমায় the more I want to love you তার চেয়েও বেশি ভালোবাসতে চাই the more close I come to you আমি যত বেশি কাছে আসি তোমার the more close I want to come তার চেয়েও বেশি কাছে আসতে চাই give me hug with love ভালোবেসে আমাকে নাও জড়িয়ে make me coloured with the touch of your love তোমার প্রেমের ছোঁয়াতে the close I come to you আমি যত বেশি কাছে আসি তোমার the close I want to come তার চেয়েও বেশি কাছে আসতে চাই give me hug with love বেশে আমাকে নাও জড়িয়ে make me colour with the touch of your love তোমার প্রেমের ছোঁয়াতে দাও রঙিয়ে sunshine of the morning awakes me everyday সকালের সোনা রূপ প্রতিদিন আমার ঘুম ভাঙায় opening the eyes my heart ওয়ান সিও টাচ চোখ মেলে এ হৃদয়ে তোমারই পরশ চায় you cooled my mind down with the frost air হিমল হাওয়াতে এমন জোরালে গাহায় even though my heart not refreshed ডি ফাই ডনট গেট ইউ ক্লোজ তবু এমন জোড়ায় না ত যদি কাছে না পাই তোমায় ডন টি গেট ম্যাট পায়কামি করো না হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ কি দারুণ চমক দ্যাট ইজ অল ননসেন্স সব বাজে কথা হোয়াট এ সেন্স কি আপদ বাট হু কার্স কে ধার ধারে কোয়েশন ডোজ নট আরিজ প্রশ্নই উঠে না ওয়ার্থলেস অপদার্থ কোথাকার নট অ্যাট অল মুটেও নয় গো টু দি ডিভিল লাই যা what the hell are you talking কি যা তা বলতেছ হাউ বিউটিফুল ইউ আর তুমি কত সুন্দর ইউ আর ইন মাই এক নিঃশ্বাস আমার তুমি my heart is only for you হৃদয়ে শুধু তোমার জন্য গিফট কিছু পেতে হলে কিছু দিতে হয় ডন টিভি ইমপ্র্যাকটিক্যাল ধৈর্য হারিও না don't break the rules নিয়ম ভঙ্গ করো না গেট এক্সাইটেড উত্তেজিত না হোনা ডনটিগিভিট তুমি আমার কাছে ইহা দিও না ডনটি লোজ কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো না ডনটি লোজ টাচ যোগাযোগ রেখ ভুলে যেও না don't make me do it আমাকে দিয়ে কাজ করিও না ডনটি মুখ সমাজ খুব ঘায়রাঘুরি করো না ডনটি টক লং লম্বা কথা বলো না ডনটি থিঙ্ক ফর মি আমার জন্য চিন্তা করো না